ভয়েস নিয়ে কোনো সমস্যা আছে আপাতত নেই মাঝে মাঝে মাঝে মাঝে নয়েজ আসতেছে মাঝে মাঝে নয়েজ আসতেছে আসবেই ওই সমস্যা মেবি কোন একটা টেকনিক্যাল তো যাই হোক আজকে আমরা একটা বিষয় নিয়ে বা একটা বিগ টপিক শিখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইমেল লিস্টিং তো ইমেল লিস্টিং জিনিসটা কি বলতে পারবেন ইমেল আমরা লিস্ট করে দিব সহজ ভাষায় ঠিক আছে আমি ওই ঘুরে ফিরে বলতে পারবো না সহজ ভাষায় বলি সেটা হচ্ছে বায়াররা আপনাদের কাছে একটা লিড চাবে ধরেন হতে পারে রেস্টুরেন্ট ওয়েবসাইট হোম ডেকোরেটর বা হোম নিয়ে যারা কাজ করে বা রিয়েল এস্টেট সার্ভিস যারা দিয়ে থাকে বা ডক্টর সার্ভিস মানে ডক্টর যারা আছে তাদের একটা লিস্ট প্রয়োজন ধরেন আমি আজকে একটা মেশিন ডেন্টাল ডেন্টাল তো বুঝেন দাঁতের চিকিৎসা করার জন্য একটা মেশিন আবিষ্কার করছি তো আমি চাচ্ছি আমার এটা এটা করে মূলত যারা সিপিএ করে দেন অ্যাফিলিয়েট করে তাদের জন্য এটা হচ্ছে বেটার একটা পয়েন্ট যারা লিস্ট কালেক্ট করে এটা প্রচার করে তো ধরেন আমি একটা ডেন্টাল এর জন্য একটা সুন্দর একটা দাঁত তোলার মেশিন আবিষ্কার করছে অথবা দাঁত মনে করেন ফেটে গেছে ওটা আমরা রিপ্লেস রিপ্লেইং করে দিব সেটার জন্য আমরা একটা মেশিন আবিষ্কার করছি যেটা হাতে করতে হবে না তারা অটোমেটিকলি বা মেশিনে করে দিবে মানে ইন্টেলিজেন্ট রবটে করে দিবে ঠিক আছে তো এই মেশিনটা আমি কাদের কাছে মানে জানাবো যে এই আমার মেশিনটা আইছে তো তুমি এই মেশিনটা যদি কিনো তাহলে কিন্তু তুমি এখান থেকে কি করা যাবে মানে তাহলে তোমার উপকার হবে তো তার দরকার হচ্ছে মেশিন মানে ডেন্টাল যারা দাঁতের চিকিৎসা করে তাদের মানে ডক্টরকে দরকার হচ্ছে মেশিন আর আমাদের দরকার হচ্ছে কি মানে মেশিনটা সেল করা ঠিক আছে যাতে আমার কোম্পানিটা আরেকটু উপরের দিকে চলে যায় তো এই টার্গেটেড মানে আমেরিকা বা কানাডা অস্ট্রেলিয়ান এরকম মানে অনেক ডাক্তার আছে সবার নাম ঠিকানা তো জানা আসলে সম্ভব না তাই না আর আমেরিকান মানুষরা যেটা করে তারা সকালে ঘুম থেকে উঠেই যারা বিজনেস করে বা বিজনেস রিলেটেড সাথে যুক্ত তারা ইয়ে ভাই জানা তখনই না তো তারা যেটা করছে তারা সকালে ঘুম থেকে উঠেই মূলত তাদের প্রধান কাজ হচ্ছে তাদের মোবাইল দিয়ে তাদের মেলটা চেক করে যে আমার মেলে কোনো কিছু আসছে কিনা বিজনেস রিলেটেড তারা অর্ডার করলেও দেখা যায় মেলের ভিতরে আসে তো এটা তো অবশ্যই তাহলে কার্যকরী যে আমরা টার্গেটেড লোকগুলা যদি খুঁজে দেই ধরেন দশ হাজার বা পঞ্চাশ হাজার মেল আমরা কালেক্ট করে দিলাম টার্গেটেড যারা কন্টিনিউ কাজ করতেছে তাদের যদি আমরা টার্গেট করি পঞ্চাশ হাজার জনের মিলে তো আপাতত দশ জনের লাগবে এই দাঁতের দাঁতের যে আমরা যন্ত্রটা আবিষ্কার করছি এটা অবশ্যই লাগবে কারণ না লাগলে আর দশ জনের না লাগলে একজনের লাগবে আরেকজন আবার বলবে যে সাবস্ক্রাইব আবার পরের মাসে যখন আবার আমরা এই মেইলগুলোতে আবার পাঠাবো যে হ্যাঁ আমার এই এটা আমি সারে দিচ্ছি বা এই মেশিনটা আমি অনেকটা প্রাইস কমে দিচ্ছি তোমার যদি লাগে তুমি আমার সাথে যোগাযোগ করো আমার কথা কি ক্লিয়ার শোনা যায় হ্যালো সবাই চুপচাপ আমি আছি আসাদ ভাই আছেন ভাই শুনতে পাচ্ছি ক্লিয়ারই শুনতে পাচ্ছি এখন অন্যরা শুনতেছে কিনা বুঝতে পারছি হ্যাঁ আছি ওকে তো এটার আসাদ ভাই তাই না খান তো এটার মানে কাজ হ্যাঁ এটার কাজটা কি এটা তো পরিষ্কার যে কাদের কাছে আমরা যাইতে পারি এই মেলটার উপকারিতা কি হতে পারে মানে টার্গেটেড নিস আমরা যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করি গুগল অ্যাড ক্যাম্পেইন করি এখানে অনেক খরচ পড়ে ঠিক আছে ধরেন আমি এক লাখ একটা এক লাখের একটা লিস্ট তৈরি করে ফেলছি এই লিস্টটা কিন্তু আমি অনেকবার ইউজ করতে পারবো ঠিক আছে অনেক ইউজ করতে পারবো এটা অনেকবার ইউজ করা যাবে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগতেছে না শুধু একবার দশ ডলার দিয়ে বা বিশ ডলার দিয়ে একটা লিস্ট একটা সেলারের কাছ থেকে আমি নিয়ে নিতেছি নিয়ে কিন্তু ওইটা দিয়ে আমি কাজ চালাইতেছি যদি এক লাখ মানুষের যদি প্রচার করতে যায় তাহলে বুঝেন যতবার প্রচার করবে তার কি পরিমাণ খরচ হতে পারে মানে সব বিজনেসেরই ইমেল মার্কেটিং করতে হয় সেজন্য দরকার হচ্ছে ইমেল লিস্ট তো আমরা আগেকার প্রাচীন যুগের মানুষ কি করত চিঠি পাঠাইতো কিভাবে কবিতর দিয়ে ঠিক আছে আর বর্তমানে আমরা পাঠাবো চিঠি পাঠাবো হচ্ছে মেল দিয়ে ঠিক আছে আমরা কথা না বলে আমরা সরাসরি চলে যাব এখন ফাইবার মার্কেট প্লেসে যেখানে আমরা এই কাজগুলোর কি ডিমান্ড আছে কিনা সেটা দেখার জন্য ফাইবার ডট কম আর এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে এটা ডাটা এন্ট্রি সার্ভিসের মধ্যে পড়ে ইমেল মার্কেটিং তো ইমেল লিস্টিং যাই বলি না কেন এটা ডাটা এন্ট্রির কাজের ভিতরে পড়ে কিন্তু এটা হচ্ছে সব চাইতে সহজ কাজ ধ্যান একদম বাচ্চাদের কাজ ঠিক আছে তো আমরা যেটা করব এখন এখানে আমরা লিখতে পারি ইমেল আর এই কাজের কিন্তু চাহিদা প্রচুর ঠিক আছে ইমেল লিস্টিং অথবা নিজ টার্গেটেড ইমেল লিস্টিং অনেকগুলা লেখা আসবে আমরা যখন ফেসবুক মার্কেটিং লিখি ফাইবারের ড্যাশবোর্ডে যায় তখন কিন্তু অনেকগুলো সাজেস্টেড আছে ঠিক আছে আমরা যেটা করব এই যে collect niche targeted email niche targeted email okay তো এরকম আমরা অনেকগুলো দেখতে পারি আমরা যে কোনো একটা ইউজ করি ওকে নিজ রিলেটেড টার্গেটেড মেল বের করে দিব তো দেখেন পাঁচ হাজার সার্ভিস আছে পাঁচ হাজার নয়শো সার্ভিস কিন্তু अवेलेबल আছে আর এখানে যদি আমরা অনলাইনে দেখি তাহলে দেখা যাবে যে সর্বোচ্চ ছয় সাতশো বেরোতে পারে মেবি আমি মানে অনলাইনটা দেখি হ্যাঁ সাতশো বেড়েছে তো সাতশো বেড়েছে দেখেন ফাইবার কিন্তু এখানে চুজ করতেছে ঠিক আছে তো এখানে দেখেন কি করবে তিনি এখানে দেখেন I will collect niche targeted email list building the promote তিনি কি করবে কালেক্ট করবে দেন প্রমোশন করবে কিন্তু প্রমোশন তো করবে না শুধু কালেক্ট করবে ঠিক আছে তিনটা অর্ডার আছে এখানে দেখেন ডেসক্রিপশন মানে প্রাইসিংটা পড়লে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন তার কাজটা কি এবার দেখেন এখানে লিখছে টেন কে মেল লিস্ট মানে দশ হাজার মেল বের করে দিবে মাত্র পঁয়ত্রিশ ডলারে এখানে আবার দশ হাজার দিবে পঁয়ত্রিশ ডলারে মনে হয় এটা ভুলেই লেগছে নাকি না ওর সার্ভিস একটা ঠিক আছে কিন্তু একটাই বার বেড়ে দিছে ও হয়তো লেভেল টু সেলার হয়ে এত ভুল একুশে আসছে দেখছেন একুশ সালে আসছে দুই হাজার একুশের জানুয়ারিতে আসছে মেবি আই থিঙ্ক এখানে দেখেন তিনি শুধু ইমেল লিস্টিং এর কাজ করতেছে শুধু ইমেল লিস্টিং এর অনেক কোনো জিনিস লাগে না তার একটাই যথেষ্ট আর এখনো কিন্তু কাজ পড়ে আছে অনেকগুলো তিনটার মতো তো দেখেন এইরকম সার্ভিস কিন্তু আপনারা এখানে অনেক পাওয়া যাবেন এই যে I will collect niche targeted email list just চব্বিশ আওয়ার্স একটা সুন্দর একটা কিওয়ার্ড দিছে ভালো লাগছে একটা অর্ডার চলেছে তিনি দেখেন এক হাজার ইমেল বের করে দিবে পাঁচ ডলারে আর দুই হাজার বের করে দিবে পনেরো ডলারে আর তিন হাজার বের করে দিবে পঁচিশ ডলারে এই কাজটা করতে সর্বোচ্চ আপনার এক ঘন্টা সময় লাগতে পারে পাঁচ হাজার দশ হাজার মেল বের করে দিতে তো দেখেন কাজের চাহিদাটা দেখেন কাজ কিন্তু এখানে প্রচুর যারা এটা নিয়ে করতেছে তারা শুধু এটা নিয়ে করতেছে তো এটারও প্রচুর চাহিদা আছে আপনি চাইলে এই কাজটাই আপনি করতে পারেন এটা আসছে উনিশের দিকে হয়তো অ্যাক্টিভ ছিল না মাঝখানে কিন্তু দেখেন অ্যাক্টিভ হয়েছে এখন মানে কয়েকদিন ধরে কিন্তু কাজ পাইতেছে ঠিক আছে তো আমরা যদি এরকম করে সার্ভিস লঞ্চ করি এখানে আমরা জানি যেগুলো সার্ভিসের কিওয়ার্ড দিয়ে মানে আমাদের সাথে প্রতিযোগিতা কম সেই রিলেটেড যদি সার্ভিস আমরা ফাইবারের ভিতরে দেই তাহলে কিন্তু আমরা সহজেই কাজটা পেতে পারি এখানে কিন্তু আমরা সহজেই কাজটা পেতে পারি সবাই দেখেন ইমেল লিস্ট কালেক্ট করে দিবে আমরা খাবো কম প্রথম অবস্থায় দিব বেশি আর একটা লিস্ট দিয়ে আমরা বারে বিভিন্ন বায়ারকে দিতে পারি ঠিক আছে কোনো সমস্যা নাই পঞ্চাশ হাজার দিবে সত্তর ডলার তো এখানে আবার নাম অ্যাভেলেবল করছে এটা না দিলে চলে শুধু লিস্ট দিলে না তো দেখতে পাইতেছেন মোটামুটি এখান থেকে কিন্তু আমরা এই সার্ভিসটা লঞ্চ করে আমরা এখানে ভালো টাকা আর্ন করতে পারবো যদি আপনারা যদি মানে কাজটা করতে পারেন আর যদি না করতে পারেন সমস্যা নাই দেখেন সেটা সমস্যা না করাটা সমস্যা তিরিশ হাজার এ দিবে দশ হাজার দেখছেন কি কি দিবে keyword basic location basic okay এইগুলাই তো এই কাজটা আমরা দেখতে পেলাম যে কাজটার চাহিদা এরকম আছে আর আমরা জানি যে ছোট ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয় দুশো সার্ভিস করছে শুধু ইমেল লিস্টিং এর কাজ করে আর কোনো কাজ করে না আপনি চাইলে একটা সার্ভিস দিয়ে কিন্তু ফাইবারে ভালো কিছু করতে পারেন তো আমরা তো বুঝে ফেললাম যে ইমেল লিস্টিং এর কাজটা কিরকম আছে তো এবার আমরা দেখি কিন্তু এখানে কি দেখেন সাতটা কাজ বর্তমানে রানিং আছে কিন্তু আসছে কত সালে বিশে আসছে দুইশো এগারোটা কাজ কমপ্লিট করছে আর বেশি করছে তিনি তিরিশ ডলার করে দিতেছে সাতটা মোটামুটি তিনশো ডলার এই কাজটা দিয়ে কিন্তু ইজি ভাবে কিন্তু আপনার মাসে তিরিশ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম সিম্পল কাজ ওকে আমরা দেখে ফেলছি এখন আর দরকার নাই আমাদের মানে গিক রিসার্চ করার কারণ আমরা রিসার্চ করে ফেলছি দেখি একটা কিওয়ার্ড দেখলাম এবার দেখি আমি শুধু ইমেল লিস্টিং লিখে দেখি তো কত সার্ভিস আসে শুধু ইমেল লিস্টিং এটা তো পাঁচ হাজার আসলো পাঁচ হাজার নয়শো একানব্বইটা মেবি এটা দেখেন শুধু ইমেল লিস্টিং এ দেখেন আরো কম মাত্র তিন হাজার আর অনলাইনটা যদি দেখেন তাহলে হয়তো পাঁচশো বের কিনা আমি তো সন্দেহজনক ফাইবার দেখেন এই ক্যাটাগরিটা চুজ করছে দেখছেন popular category love break Fiverr নিচ থেকে করছে তার মানে এই ক্যাটাগরি না কিন্তু আপনারা কাজ করতে পারেন তো আমি একটু এটা অনলাইনে দেখি কতজন আছে আমার আজকে নেট খুবই প্রবলেম করতেছে বুঝতেছি না কাহিনীটা কি একটু লেট হলে তো সমস্যা কাজ করা যাবে না এইভাবে দেখেন এটা কিন্তু তিনশো সার্ভিস আমরা যখন গিকটা বানাবো তখন কিন্তু আমরা এই সার্ভিসটা কিন্তু ইজি ভাবে আমাদের চারটা পাঁচটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাবো কারণ ইমেল লিস্টিংটা এক জায়গায় রাখলে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করানো যাবে ব্যাপার না এখানে সার্ভিস কিন্তু এখানে অনেক আছে তো আমরা এইভাবে একটা সার্ভিস এখন লঞ্চ করব তো যাই হোক আমরা আগে কাজটা শিখে ফেলি আজকে তো ইমেল লিস্টিং বের করার জন্য আপনাদেরকে বায়ার প্রথম অবস্থায় এই এইগুলো দিয়ে দিবে বায়ার রিকোয়ারমেন্ট বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে এইগুলো তিনি এইগুলো একটা শিটের ভিতর দিয়ে দিবে বিষয়টা বুঝতে পারছেন বায়ার আপনাকে ওই যে আমরা জানি কিভাবে কাজ পাইলে বায়াররা আমাদের রিকোয়ারমেন্টের জায়গায় এগুলো দিয়ে দেয় বায়ার আপনাকে দিবে টপিক মানে এটা হচ্ছে কিওয়ার্ড আমরা যেটা বলে থাকি কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড বলতে পারেন অথবা অন্য কিছু বলতে পারেন সমস্যা টপিক বলতে পারেন কিওয়ার্ড বলতে পারেন আপনারা বায়ারকে কিওয়ার্ড বলবেন এটা আমি লাল করে দেই ধরেন আমি লাল করে দিলাম মানে প্লাস পয়েন্ট আর কি বাইরকে বলবে যে তোমার কি রিলেটেড লাগবে হয়তো ডেন্টাল রিলেটেড লাগতে পারে মানে ডেন্টিস্ট যারা দাঁতের চিকিৎসা করে এটা রেস্টুরেন্ট হতে পারে সেলুন হতে পারে ইত্যাদি ইত্যাদি হতে পারে তারপরে লোকেশন কি লোকেশন হচ্ছে আপনার বায়ারকে আমরা জিজ্ঞাসা করবো তোমার লোকেশনটা কোন জায়গার লিস্টটা তুমি চাচ্ছ লোকাল না ও আমাদের পুরা আমেরিকা অথবা কানাডা যে কোনো ইন্ডিয়ান বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি বের করতে পারবেন এখানে আমরা কিন্তু এই সোর্সটা কিন্তু চাবো না তার কাছে ঠিক আছে সোর্সটা আমরা চাবো না এটা হলো আমাদের বোঝার জন্য দিচ্ছি এটা এটা ইমেলটা কি চায় ইমেলের মধ্যে থাকবে মেল থাকবে ইয়াহু থাকবে হটমেল থাকবে এটা হচ্ছে আপনার আউটলুক এটাতে মেবি মাইক্রোসফটের ই বলা হয় মানে মেল বলা হয় আই থিঙ্ক মানে আমার আইডিয়া আসতেছে না এটাতে কোথায় কোথায় ইউজ করে আমরা এটা ইউজ করি না আমি এই দুই তিনটা ইউজ করছি তো এটা আমি দেখছিলাম মেবি মাইক্রোসফটের মধ্যে ইউজ করে তো বায়ার আপনাকে দিবে কিওয়ার্ড লোকেশন আর হচ্ছে বলবে যে এতগুলা মেল বের করে দিতে তো বিশ হাজার মেলের জন্য আপনাকে দেড়শো ডলার দিবে এরকম বলে দিবে বাজেট এত ডলার একটা সুন্দর একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে তো এই রিকোয়ারমেন্ট আমরা কিভাবে বের করতে পারি তো আমরা অনেকগুলো টুলস ইউজ করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা কিছু কিওয়ার্ড আছে এইগুলা কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা চাইলে সহজেই বের করে ফেলতে পারেন আমরা তিনটা এই দুইটা মানে সিস্টেম আছে এই দুইটা সিস্টেমে আমরা দেখব তারপরে আমরা কি কি সফটওয়্যার ইউজ করতে পারি সেটাও আমরা দেখব তো প্রথমে আমরা নিচেরটা দিয়ে আমরা যাই তো আমরা ধরেন এটা দিয়ে আমরা কপি করি কপি করে ফেলি কপি করলাম কপি করে একটা আগে আমরা একটা ই তৈরি করি গুগল না এখানেই থাকি তো আমি এটা চাচ্ছি যে এখন আমি ফেসবুকেটা চাচ্ছি ঠিক আছে ফেসবুকেরটা আপনি চাইলে ইনস্টাগ্রামে তা পারেন তো আমি ফেসবুকেরটা দিলাম কপি করলাম এখানে কপি করে পেস্ট করলাম এবার আমি চাচ্ছি যে এটা তো আমি দিছি হচ্ছে ক্যালিফোর্নিয়া মানে ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়া রেস্টুরেন্ট আছে তো ওকে আমি এখানে চাচ্ছি যে ইউএস এর মানে সিটির লিস্ট ইউএস এর ইউএস সিটির লিস্ট তো এবার আমরা যখন এখানে যখন লিস্ট আমরা দেখেন ইউনাইটেড স্টেটসের প্রায় দুইশোটা প্লাস সিটি আছে আরো বেশি থাকতে পারে কমও থাকতে পারে ঠিক আছে তো দেখেন এখানে অনেকগুলো আছে নিউ ইয়র্ক আছে ক্যালিফোর্নিয়া আছে টেক্সিকো আছে আর অনেক কিছু আছে দেখছেন অভাব নাই তো আমরা ক্যালিফোর্নিয়া দেখলাম আমরা চাইলে ওকে ক্যালিফোর্নিয়া দেখতে পারি নিউ ইয়র্ক টেক্সিকো দেখতে পারি ওকে টেক্সিকো দেখি টেক্সাস ওকে টেক্সাসে যাই যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম এই জায়গায় দেখেন আমার সবকিছু ঠিক থাকবে শুধু আমি এখানে দিয়ে দিলাম টেক্সাস ওকে টেক্সচার দিয়ে দিলাম আমি চাচ্ছি এটা রেস্টুরেন্ট না হয়ে এটা ডেন্টাল হোক তো আমার ডেন্টালের কিওয়ার্ডটা আছে যেহেতু ডেন্টাল কে আমি ডেন্টালটা আমি এখান থেকে কপি করে ফেলি ডেন্টাল আপনি চাইলে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন তো আমি চাইলে রেস্টুরেন্ট ইউজ করতে পারি ওকে আমি রেস্টুরেন্টে ডেন্টাল দিই ডেন্টিস্ট ওকে ডেন্টিস্ট কপি করলাম কপি করে এবার আমি রেস্টুরেন্টের জায়গায় ডেন্টিস্ট দিয়ে দিলাম তো এবার দেখেন আমি এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনি ইন্টারে চাপ দিতে পারেন আমি এই ফর্মুলাটা আপনাদেরকে দিয়ে দিব সমস্যা নাই তো দেখেন আমি যখন এটা সার্চ করলাম তখন ওকে বড় হাতের হয়ে গেছে আমি একটু ছোট করে দিই ছোট হাতের করে দিই ওকে কারণ সবগুলো ছোট হাতের থাকা দরকার ওকে এবার আসছে দেখেন তো এবার দেখেন এখানে আসছে এইভাবে কিন্তু খুঁজে খুঁজে বের করা অনেকটা আর দশটা করে আসতেছে তাহলে আমাদের তো অনেক সময় লাগবে এই কাজটা করতে এই দশটা করে খুঁজবো তারপরে আবার আরেকটা পেজে যাব আরেকটা পেজে যাব আমাদের অনেক সময় লাগবে একটা করে মেল বের করতে ঘন্টাখানি করে সময় লাগবে বুঝতেছি তো আপনারা যেটা করবেন দেখেন এখানে যদি কারো সেটিং থাকে তাহলে সেটিং এ চলে যাবেন যদি না থাকে আমার মতো ক্রম নতুন ট্যাব থাকে তাহলে আপনারা যেটা করেন সেটিং এ চলে যাবেন এখানে সেটিং এ সি অল সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা আমি চাচ্ছি যে প্রতিটা ট্যাব যেন একশোটা করে হয় মানে একশোটা লিস্ট বের হয় বা একশোটা ওয়েবসাইটের ডিজিট আমি একশো করে দিলাম এটা একশো করে দিই একশো করে দিয়ে আমি নিচের দিকে আসবো আপনি চাইলে এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারেন না চাইলে কোনো সমস্যা নাই সেটাও করতে পারেন তো আমি এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেললাম ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম বলতেছে তুমি কি রবট না মানুষ ওকে আমি অবশ্যই মানুষ তো আমি এটা সিলেক্ট করি ওকে কি চাচ্ছে ওকে স্টাইল চাচ্ছে স্টাইল ওকে এবার দেখেন আমার মোটামুটি দেখেন একশো একশোটা একবার বেরোবে দেখছেন একশোটা বেরোয় তো আবার চার নাম্বার পেজ আছে আরো অনেক পেজ আছে ঠিক আছে তো আমি চাচ্ছি ফেসবুক ফেসবুকের যারা মানে এটা ডেন্টিস ফেসবুক পেজের গুলো বের করতেছে একটু দেখেন একটু শুধু ফেসবুক আসতেছে কিন্তু অন্য কিন্তু আসতেছে না এবার একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে ধরেন এটা অ্যাডও চলতেছে ধরেন এই একটা লোকে যায় অথবা এই একটা লোকে যায় সিটিতে আছে মানে টেক্সাস সিটিতে আছে এবার আমি ক্লিক করলাম দেখেন এর এ হলো মানে ডেন্টাল দেখছেন একদম টার্গেটেড লিস্ট এবার দেখেন আমি কিন্তু চাইলে তার সমস্ত কিছু বের করে ফেলতে পারলাম এখন কিন্তু আমি চাইলে এইভাবে একটা একটা করে নাম ঠিকানা চোদ্দ গোষ্ঠী মানে পূর্বপুরুষের যত কিছু আছে সবগুলো এই যে দেখেন এখানে যে একটা মেল ইউজ করছে এটা কি মনে করেন আনবিলিট হবে আমাকে বলেন তো এখানে তার উদ্দেশ্য কি তিনি মানুষকে হেল্প করতেছে তাতে চিকিৎসা দিয়ে তো এখানে তো অবশ্যই তার রিয়েল মেলটা দিবে কারণ হচ্ছে তাহলে মানুষ কিভাবে যোগাযোগ করতে পারে হয়তো কেউ ফোন করতে পারে অথবা কেউ মেল করে মেল করে বেশি মেল করে জানিয়ে রেখে দেয় সিট বুকিং করে ইত্যাদি করে ফেলে তো এবার বলেন এগুলা কি টার্গেটেড মেল হতে পারে কিনা যে কেউ এখানে প্রায় আট দশজন আছে বলেন হ্যালো হ্যাঁ ভাইয়া হ্যাঁ এখানে কি মানে সঠিক মেলগুলো আমরা কি পাবো এরকম করে দেখো তো হ্যাঁ অবশ্যই একদম কিন্তু টার্গেটেড এখানে কোনো ফেক হ্যাঁ। কোনো কিছু বের হইতেছে না তো দেখেন এইরকম করে কিন্তু আমি একটা সাইট দেখাইলাম একটা বের করলাম ধরেন আমি এখন এগুলা কি আবার কি করে এরকম করে দেখে দেখে বের করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার স্যাপার তো দেখেন আমি কিন্তু খুঁজে পাইতেছি না ঠিক আছে আপনি চাইলে একটা একটা করে এইভাবে যাইতে পারেন কোনো সমস্যা নাই তো আমি একটা ইউজ করি আপনি চাইলে একটা একটা করে যেতে পারেন কোনো সমস্যা নাই আপনার ইচ্ছা তো যদি এখানে অনেকগুলো আছে যেখানে ডিসক্রিপশনের ভিতরে শো না না করলে সমস্যাটা হয় কি আপনি হয়তো পাবেন না হয়তো একটা ক্লিক করে আপনি গেলেন এরকম করে দেখতে পারেন অথবা আপনি একটা টুলসের সরবর্ণ হতে পারেন তো আমরা এখানে ক্লিক করি তো আমার এখানে একটা ই লেখা আছে এটা আমি কপি করে ফেলি তো এখানে দেখেন লেখা আছে থ্রি ডট মেনু মানে থ্রি ডট এখান থেকে ক্লিক করবো মোর টুলস মোর থেকে এক্সট্রাকশন এখানে ক্লিক করতে পারি আমরা ক্লিক করে এখানে দেখেন এক্সটেকশনের নামের একটা আইকনের পাশেই থ্রি ডট আছে মেন মেনুতে আমরা ক্লিক করে ওপেন দ্য কোম ওয়েব স্টোর এখান থেকে ক্লিক করে আমরা এখানে আসতে পারি অথবা আপনার আরেকটা বুদ্ধি অবলম্বন করতে পারেন এখানে দেখেন এই যে গুগল প্লে স্টোরের মতো একটা ই আছে ঠিক আছে গুগল প্লে মানে গুগল ই করে আর কি এটাতে আইসা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন দেখছেন আইসা বলছি মেবি এখানে কিন্তু আইসা বলছি দুইটাতে আসি এখানে দিয়েও এভাবে আসা যায় ঠিক আছে কোনো সমস্যা নাই দুইটা দিয়ে আসা যায় কোনো সমস্যা নাই আপনারা যে কোনো একটাতে আসবেন এই জায়গায় আসার পর ওকে আমি এগুলো ক্লিক এখানে লিখতে পারেন ইমেল এক্সটর এখানে লিখে ইন্টারে ক্লিক করে দেবেন এখানে দেখেন অনেকগুলো বেরোবে এরকম hunter email hunter email extractor তারপর ইমেল এক্সটর এগুলো আপনি একটা ওপেন করবেন করে এবার আরো গুলো টুলস আছে যদি এটা যদি কারো কাজে না আসে আরো অনেক টুলস আছে সমস্যা নেই আপনি যদি লেখেন ইমেল এক্সটর মানে এক্সট্রাক্টর তো এটা লিখলে কিন্তু আপনি এক্সট্রাক্টর লিখলে কিন্তু আপনি অনেকগুলো পাই যাবেন দেখছেন অভাব নাই আপনি কয়টার দরকার আছে আপনার অভাব নাই ঠিক আছে এরকম করে বের করতে পারেন আর ওয়েবসাইট আছে অনলাইন আপনি সমস্ত টেক কপি করে কিন্তু মাইরে দিতে পারেন তো আমি এটা অন করে ফেলি মানে অ্যাড এক্সটেনশন করে ফেললাম ইমেল এক্সটেক্স মানে এক্সটেক্সটরটা বা এটা আমার হয়ে যাচ্ছে একটু সময় লাগবে এটা খুব দ্রুতই হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এটা আমি সবগুলো কেটে দিই এবার আমি এটা চাচ্ছি যে এটা আমি এখানে পিন করে দিব এখানে এসে পিন করে দিলাম পিন করে দেওয়ার পর এবার আমি সবগুলো কেটে দিই কেটে দিয়ে এবার আমি এই এলাকাটাই এই এলাকাটা এখন আমি জানি না মনে করেন এখন এটা কমপ্লিট করলাম এটাই আমি কপি করে এখন এই জায়গায় দিই মানে এই মুহূর্ত দিই তো দেখেন একশোটার ভিতরে কিন্তু তিনি নয়টা ফাইন করতে পারছে ঠিক আছে সবগুলো আসে নাই কারণ ওই যে আমি আগে বলছি নয়টা ফাইন্ড করতে পারছে কারণ হচ্ছে নয়টা যে নয়টা আছে আমি একটু প্রথম দেখি কোনটা ইউজ হয়েছে প্রথম হচ্ছে ওই যে আমার নাম দুইটা ইউজ হয়েছে কারণ আমি এই জিমেলের ভিতরে মানে আমার এই ব্রাউজারের ভিতরে এই নাম দুইটা রাখছি প্রথম আসছে এটা ওকে এই জিমেলটা ওকে এবার দেখেন আমি একটা সিস্টেম কন্ট্রোল এফ এ ক্লিক করে এই জিমেলটা আপনি এখানে দিয়ে দেন ওকে আচ্ছা আচ্ছা ওকে সমস্যা নাই আমরা একটু নিচের দিকে আসি এই জিমেলটা আমরা এখানে পেয়ে যাব এটা আমরা চেক করি ও সরি সরি আমি এটা কেটে দিই ঠিক আছে সহজ অবস্থা কেটে দিই দেখছেন এটা হচ্ছে এই একটা জিমেল এখানে কিন্তু এই ডেসক্রিপশনের ভিতরে আছে বিদায় কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পেলাম দেখছেন লাল হয়ে রয়েছে কিন্তু এটা আমরা যেটা কপি করেছিলাম সেটা এটা এখানে দেখেন প্রথমটাই এখানে আছে এই যে দেখেন আমি এটা কপি করে ফেলি কপি কন্ট্রোল সি দা কপি কন্ট্রোল বি দা পেস্ট কন্ট্রোল কন্ট্রোল সি দা কপি করলাম আর কন্ট্রোল এফ এ ক্লিক করলাম দেখছেন এই জিমেলটা কিন্তু এখানে এসে বললো তো এখানে যেগুলা নাম দেওয়া আছে সেইগুলা কিন্তু আমরা এখানে দেখে ফেললাম যে দশটা কিন্তু আমরা অ্যাভেলেবল পেয়ে গেলাম কিন্তু কিছু কিছু দেখেন ভিতরে থেকে দেখতে হয় আমরা দেখলাম এই যে একটা একটা মানে একটা লোকের এখানে ডেসক্রিপশনের ভিতরে শো করতেছে না বিদায় কিন্তু আমরা এই নামটা দেখতে পাইতেছি না তো আপনি একটু কষ্ট করলেন একটা ক্লিক করলেন এখানে একশোটা মানুষ আছে একশোটা মানুষের ভিতরে কি মনে করেন আপনার ধরেন বিশটা বেরোলো তাহলে আপনি একটু কষ্ট করে ট্যাবটা চালু করে আপনি ওই ওই মানে পেজ থেকে নামটা নিয়ে নেবেন তো এই যে দেখেন আমি আরেকটা নাম নিয়ে নিই একটু আমাদের কষ্ট হবে যদি এভাবে না করতে চান তাহলে এই অ্যাপস দিয়ে তাড়াতাড়ি মানে এক্সট্রাক্ট দিয়েই কাজটা করে ফেলবেন যদি সময় না হয় কোনো সমস্যা নাই আপনি চাইলে এইভাবে রিয়েলটা বের করে নিতে পারেন একটু আমার এখানে তো নেট প্রবলেম করে সমস্যা আমরা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আমাদের ফাইবারের কাজও কিন্তু করে ফেলতে পারি একটু মাথা খারাপ হয়ে যাবে এই তো ওয়াইটিং করতে বলতেছে সমস্যার কোনো শেষ নেই ওপেন করি যেটা আগে হয় আর কি মানে ওকে মধ্যে জকরা লাগাই দিছি দেখি কোনটা আগে হয় দুইটাই বসে গেছে তো এরকম নেটের প্রবলেম হলে তো সমস্যা আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম এটা আপনারা একটা পেজের লিঙ্ক পাবেন এই পেজের লিঙ্কের ভিতরে গেলে কিন্তু আপনারা তার সমস্ত কিছু পেয়ে যাবেন এটা আমি কপি করে অন্য একটা ট্যাবে নিয়ে যাই দেখি হয় কিনা নেটে প্রবলেম করতেছে আসলেই নেটিভ প্রবলেম দেখছেন আমি অন্য একটা ট্যাব এসে কিন্তু এখান থেকে তার জিমেলটা কালেক্ট করে নিতে পারি আপনার ওইখানে থেকে আসবে জিমেল নাম ঠিকানা আমি চাইলে চোদ্দ গোষ্ঠী বের করে ফেলতে পারবো এখান থেকে তার নামটা কি মানে এখানে দেখেন একদম রিয়েল লোক এগুলাতে কিন্তু আপনারা তার মেসেজ ফেসবুকে যায় যে এসএমএস করে কিন্তু ফাইবারের সার্ভিসগুলো দিতে পারেন তো যাই হোক একটা সিক্রেট একটা বিষয় শেয়ার করে দিলাম তো এইভাবে কিন্তু বের করে ফেলতে পারেন এভাবে কিন্তু এখানে দেখেন কয়টা আছে কতগুলো পেজ আছে এখানে চারটা পেজ আছে চারটা মানে প্রায় চারশো চারশো ইমেল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যেতেছেন আরো নেক্সট করেন দেখি কয়টা আসে কিনা দ্বিতীয় নাম্বার দেখি কয়টা আসে চারটা পেজ আছে একটা নিচের উপর চারটা পেজ আছে এবার ধরেন আমি ফেসবুকেরটা বের করলাম কিন্তু আমি তো আর মাথায় কাজ করতেছে না আপনাকে কিওয়ার্ড এবার দেখেন এটা দিছি কি টেক্স টেক্সাসের দেখছি ঠিক আছে এবার ধরেন আমি এটা দিলাম কেনোফোলিয়া মানে ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম তাহলে কি ক্যালিফোর্নিয়ার গোলা বেরোবে ক্লিয়ার আপনাকে বায়ার ওয়াল সিটি দিয়ে দিবে এবার দেখেন আবার কত গোলা বেরোলো তো এবার দেখেন আবার বেরোচ্ছে হচ্ছে চারটা মানে চারশো চারশো আটশো কিন্তু দুই ক্লিকে আপনি বের করে ফেললেন ব্যাপারটা বুঝতে পারছেন তো আবার এখানে দুইশো মানে স্টেট আছে তো আপনি সিটি আছে দুইশো আপনি কত মিলিয়ন বের করতে পারেন সেটা আপনার উপর নির্ভরশীল ঠিক আছে কোনো সমস্যা নাই আর ওকে এটাতেই দেখেন অভাব নাই আপনি কি চান সব বের করতে পারবেন তো এটা বের করি এটা ওকে এটাও বের করলাম দেখেন একটা ফর্মুলা এখানে দেখেন চারটা পেজ আছে আপনি এইভাবে কিন্তু এখান থেকে তো জেনারেট করতে পারবেন চাইলে ম্যানুয়ালি করে নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এর গুলো ম্যানুয়ালি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা আসবে না প্রোফাইলে যে এটা ফেসবুকের গুলো আসতেছে ঠিক আছে আপনি কিন্তু এরকম করে বের করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই একটা গেল এবার ফেসবুকেরটা বের করলাম এবার আমি চাইলে কিন্তু ইনস্টাগ্রামেরটা বের করে ফেলতে পারি তো আমি লিখি এখানে ফেসবুকটা বের করলাম যেহেতু এবার আমি লিখি ইনস্টাগ্রাম ওকে ইনস্টাগ্রাম কপি করলাম কপি করলাম ইনস্টাগ্রাম ফর্মুলা আমাদের একটাই থাকবে তো আপনি একটাই ঘুরে ফিরে এখানে কিন্তু আমি দুইশো দুইশোটা যদি চার দেয়া মানে গুণ করেন তাহলে কতগুলো ই আসতেছে একটু আমি হিসাব করি ক্যালকুলেটর ক্যালকুলেটরে চলে যাই ক্যাল ক্যালকুলেটর ক্যালকুলেটর ক্যালকুলেটার লেখা যদি আমরা দুইশো দিয়ে সার্চ করি মানে দুইশো দিয়ে দুইশো সমস্যার কোনো শেষ নাই ওকে দুইশো একটা ক্লিক করলাম হ্যাং হয়ে গেল যাই হয় আর কি দুইশো গুণন হচ্ছে চারশো চারশোটা চারশোটা পেস পেয়ে গেলাম চারশোটা পেজের মধ্যে আমরা টোটাল পেলাম হলো আট হাজারটা পেজ ধরতে গেলে আই থিঙ্ক হ্যাঁ, আট হাজার হবে আট হাজার গুণন হচ্ছে প্রতিটা মধ্যে আসছে একশো করে একশো দিয়ে গুণন করেন আপনার জিমেল আশি হাজার জিমেল তো আপনি বের করে ফেলতে পারবেন আর আপনি সার্ভিসে দিবেন দশ হাজার বিশ হাজার সর্বোচ্চ তাহলে কিন্তু স্টেট দিয়ে কিন্তু শেষ হয়ে গেল আমার কিন্তু কিওয়ার্ড চেঞ্জ করতে হলো না তারপরে আছে হলো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আছে ধরেন আমি এখানে ফেসবুকটা কেটে দিয়া ইনস্টাগ্রামটা লিখি ইনস্টাগ্রাম ওকে ইনস্টাগ্রাম লিখে ইন্টারে চাপ দেয় শুধু ইনস্টাগ্রামের পেজগুলো আসবে ওকে আমার মনে হয় কোথাও ভুল হয়েছে ইনস্টাগ্রাম ওকে এটা থাক ইনস্টাগ্রামটা পরে দেখতেছি তো এই একটা আপনার কিন্তু ফর্মুলা পেয়ে গেলেন আশি হাজারের ফর্মুলা ঠিক আছে তারপরে আরো কিছু আমি দেখাইতেছি সমস্যা নাই খালি কুল অ্যান্সি ঠিক আছে তো একটা গেলাম এটা কিন্তু আমরা জিমেল বের করলাম আবার চাইলে ওয়া ইয়াহু বের করতে পারি তাহলে লাস্টে আমরা ইয়াহু দিয়ে দিলাম হটমেল দিলাম তাহলে কিন্তু আমাদের কিন্তু আরো অনেকগুলো বেরোবে ঠিক আছে কোনো সমস্যা নাই তো এই একটা গেল এবার দেখি উপরেরটা এটা ডেন্টিস্টটা বের করলাম এবার দেখেন এই একটা ফর্মুলা আছে এটা দিয়ে কিন্তু আমরা কাজে লাগাইতে পারি এবারে এটাতে কপি করি কপি করে এখানে দেখেন ইউএসএ দিলাম যদি আপনি চান কানাডিয়া লস অ্যাঞ্জেল এটা কিন্তু আমি একটা সিটি দিলাম ঠিক আছে ইমেল এটা ডেন্টিস্ট ঠিক আছে এটাও ডেন্টিস্ট ওকে আমি তাহলে এই নামটা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিয়ে রেস্টুরেন্ট এটা বের করি অথবা ওকে আগে ডেন্টিস্টটা আগে দেখি তারপরে রেস্টুরেন্ট এটা বের করতেছি ক্যালকুলেটরটা কেটে ফেলি তো এবার ডেন্টিস্টটা ক্লিক করি দেখেন চোদ্দটা জিমেল কিন্তু মানে যারা ডেসক্রিপশনের ভিতরে আছে তাদেরগুলো কিন্তু বের করে ফেলছে এখানে কিন্তু অনেক জিমেল তো এটা নিয়ে এত চিন্তা চিন্তা করতে হবে না আপনি চাইলে বের করে নিতে পারেন একটা টুকরা আর চাইলে এরকম করে কপি করে ফেলতে পারেন ধরেন আমি এটা মানে এখানে ক্লিক করলাম ওরা যেহেতু সময় নিছে আমি এখান থেকে এই কটা বের করে ফেললাম বের করে আপনি বের করে যেটা করবেন এটা আমি কপি করে ফেলি তারপরে রেস্টুরেন্ট দিয়ে দিই একটু কপি করে আমি একটা নোটপ্যাড নেবেন একটা নোটপ্যাড নেবেন তো আমি এখানে নোটপ্যাডটা ওপেন করে মানে দিয়ে দিলাম দুইবার হয়েছে নাকি ওকে কপি অথবা আপনি এটাই আরেকটা কপি করতে এটা তো সবাই পারে মানে রাইট বাটনে ক্লিক করে নিউ এর এখানে আসা এখান থেকে আপনি নিবেন টেক্সট ডকুমেন্ট এটা নিতে পারেন অথবা আপনার যদি কম্পিউটারে অফলাইন ই থাকে ধরেন এক্সেল থাকে সেটাও নিতে পারেন তাহলে আমার দুইটাই আছে সমস্যা নাই এক্সেল এক্সেল লিখলে হয়ে যাবে মাইক্রোসফট এক্সেল যেটা বলি আমরা ওপেন করলাম এখান থেকে আমি মাইক্রোসফট এক্সেলে এগুলা লিখগুলা কি জড়ো করে ফেলতে পারি তো এইভাবে আমি একটু মাইক্রোসফটে চলে যাই মাইক্রোসফটে এসলাম এখানে আমি এখান থেকে এটা আমি কপি করে দিই একটু সময় লাগতেছে ওকে হয়ে গেছে একটা হয়ে গেল আমি আরো বের করতেছি তো আমার এটাতে কাজ করতে তো অসুবিধাই হবে তো আপনি চাইলে এইভাবে করে নিতে পারেন ওদের টু নট ওকে আমি এটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম বের করলাম এখানে এটি বের করলাম ঠিক আছে তো এবার চাচ্ছি আমি ডেন্টাল এটা বের করে ফেলছি ডেন্টাল এতক্ষণ বের করলাম কিন্তু ফেসবুকেরটা তা ঠিক আছে এখন কিন্তু বেরোইতেছে ওয়েবসাইটেরটা তা দেখছেন ওয়েবসাইটের এখানে কিন্তু কোনো ফেসবুক নাই দেখছেন কোনো ফেসবুকের কোনো ই নাই তা আপনি ওয়েবসাইটে তো এরকম করে অনেক বের করে ফেলতে পারবেন দেখেন সবগুলো ওয়েবসাইটের এগুলো ওয়েবসাইটের একদম কার্যকরী জিনিস এখানে চোদ্দটা বেরোলো তো ডেন্টালসটা মানে ডেন্টালসটা আমি এবারই করি ই দিয়ে দেই এটা দিই তো এটা আমি কপি করলাম এটা দিয়ে দিলাম ধরেন আমি একটা হিসাব করব ঠিক আছে এটা করে ফেলার পর দেখেন এখানে আবার কতগুলা পনেরোটা সাজেস্ট করতেছে ঠিক আছে একদম সহজভাবে আপনি যদি একবার একজনের কাজ করে দিলেন ওই লিস্টটা আপনি একটা জায়গায় রেখে দিবেন সিটি বেসি যে এটা এই সিটির এটা এই সিটির এটা এই সিটির তো এটা বের করে মনে করেন আপনি রেখে দিবেন আবার যখন কোনো বায়ার আসবে আরেকটু অ্যাড করে কয়েকটা বেশি অ্যাড করে দিয়ে দিলেন হয়ে গেল তো এটা আমি কপি করে ফেললাম মোটামুটি তো আমার মোটামুটি অনেকগুলো হয়ে গেল দেখেন অনেকগুলো হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি বের করে ফেলতে পারেন তো এরকম করে বের করতে কিন্তু খুব একটা সময় লাগবে না আমার মনে হয় প্রায় দেখি তো টোটাল কতটি হলো তো এটা কপি করে ফেললাম সেভ সেভ করে এবার দেখি এক্সেলে চলে যাই এক্সেল ওকে এক্সেল এক্সেলে চলে যেতে পারি এখান থেকে আমি একটু ফাইলটা বড় করে দিই ওকে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম যারা এক্সেলের কাজগুলো বুঝেন তাদের জন্য এটা খুব সহজ হবে দেখেন উনচল্লিশটা বের করে ফেলছি দুইটা ক্লিকে এরকম করে কিন্তু বের করা খুব একটা কষ্টকর না তো কয় মিনিট লাগবে আপনি যদি ওইভাবেই কাজ করেন তো আরো হবে যদি আপনি চান আরো এরকম করে বের করেন তাহলে কি আমাদের এই এই ফর্মুলাটা কি কাজে লাগাইতে পারেন আপনার কি এখন দুই একটা বের করতে পারবেন যদি কাউরে দিই আমি কাজটা হ্যালো হ্যালো কি ব্যাপার কেউ কোনো কথা বলে না যে বুঝি না আমার কথা কি বুঝতে পারতেছে না শোনা যায় তো কথা সব হ্যাঁ শোনা সবাই মাইক ওপেন করেন সবাই মাইক ওপেন করেন বলেন এটা কি করা সম্ভব আর এটা আপনার করতে পারবেন এখন যদি আমি কাজটা দেই অপার একটু ট্রাই করতে হবে মানে ভিডিও দেখে কোনো সমস্যা নাই পারবো সব তাহলে তো আপনারা কিছুই মনে হয় শিখতে পারেন না কোন জায়গা হ্যাঁ, কোন কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা সেটা বলতে না না বুঝতে কোনো অসুবিধা হয় নাই পারবো পারবো সমস্যা নাই ওকে আর সবার কি একই অবস্থা ভিডিও দেখে করতে পারবেন এরকম ভাই বুঝতে পারছি কিন্তু একবার দেখলে মানে ক্লিয়ার হয়ে তোমার ওকে হ্যাঁ, হাতে যখন হাতে যখন করবেন তখন করে নিন ঠিক আছে তো আচ্ছা। যাই হোক এটা আমি দেখেন আপনাদের জুমের চ্যাট বক্স দিয়ে দিছি যারা ক্লাস করতেছেন তারাই এটা নিয়ে কাজ করেন ঠিক আছে এই জুমের চ্যাট বক্সে দিছি এই ফর্মুলাটা আপনাকে বাইরে এইভাবে দিবে আপনি একটু প্র্যাকটিস করার জন্য আপনারা নেক্সট ক্লাসে কিছু এ- মানে আমাকে দেখাবেন যে আমি এই কাজগুলো করে ফেলছি ঠিক আছে से निकल जाए हमें हमला कर देना चाहिए आप क्या कहते हैं इस बारे में हम आज की रात इंतजार करेंगे আচ্ছা ক্লাসের ভিতরে মুভি দেখে কি এই মহামানবের চেহারাটা দেখতে চাই ওকে দেখেন আমি সবকিছু দিয়ে দিছি দেওয়ার পরে আপনি এটা কপি করে ফেলেন আমি এটা কপি করলাম আমি এটা ডিলিট করে দিই আমি চাইলে এটা ডেস্কটপে সেভ করে দিই ওকে ডেস্কটপে বুক অন দিয়ে সেভ করে দিলাম তো এই যে জিমেলগুলো আমরা কালেক্ট করলাম এই জিমেলগুলা কতটা মানে সঠিক বা মানে এটা ভুয়া কিনা সেটা দেখবো কেমনে এখানে কিন্তু আনবিলিড জিমেলও দেখা যায় কেউ একটা ইউজ করছে পরে আর কাজ করতেছে না মানে আনবিলিড তো আনবিলিড গুলো চেক করবেন কিভাবে তো এটা চেক করার জন্য আপনাদের এখানে যেতে হবে এখানে আপনারা লিখতে পারেন online online email listing delete check okay আমি লিখে রাখছি তো এটা লিখে কিন্তু আপনি এভাবে চেক করতে পারেন দেখেন এখানে ধরেন একটা একটা করে চেক করতে পারেন আবার চাইলে অনেকগুলো করতে পারেন এখানে ট্রায়াল চাইতেছে ওকে আমাদের এটা লাগবে না তো এখানে অনেকগুলো আছে আপনি অনলাইন থেকে ফ্রিতে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে পারেন এটা রিয়েল কিনা সেটা দেখার জন্য তো আমরা দেখি দুই একটা আমাদের শীতটা কই ওকে ধরেন এটা আমি কপি করলাম এভাবে কিন্তু সময় লাগে আজকে অনেক নেট প্রবলেম দেখতেছি ইমেল ওকে বেলিট email delete online male female theta load নেয় অনেক সময় লাগে আজকে আচ্ছা, কি আমার একাই নেট প্রবলেম না সবারই একটু একটু করে নেট প্রবলেম ওকে সমস্যা সমস্যা এটা অন্য একটা টেপ নেবো সমস্যা করতেছে নিউ ট্যাবে নিয়ে আসি আশা করি এই ই চলে গেছিল ওয়াইফাই চলে গেছিল হ্যালো হ্যাঁ, আমি ছিলাম না তখন না ছিলেন না তো আপনারা আবার কোথায় জানি দেখছিলেন আপনারা এখানে লিখবেন অনলাইন ইমেল লিস্ট বিলিট চেকার এটা লিখলেই আপনার অনেকগুলো চেকার পেয়ে যাবেন অনলাইনের ভিতরে তো ফ্রি ইমেল এটা দেখি একটা একটা করে দেখি যেটা আগে কাজ করে আর কি মানে সাইটগুলো ফাস্ট না অনেকটা ফাস্ট না এইভাবে কিন্তু আমরা ফাইল একটা একটা করে দিয়ে চেক করতে পারি ওকে আমি একটা ক্লিক করি ফাইলটা আমার যেহেতু ডেস্কটপ আছে এটা আমি ক্লিক করি এখান থেকে তো এটা বুক অন এটা দিয়ে আমি ই করি বিলিট বিলিটেড ওকে এটা আমরা ই করি এই সাইডটা দেখি কাজ করে কিনা কতটুকু করতেছে না ওকে আবার দেখি কপি করি আপলোড হইতে তো সময় লাগে আপলোড আবার করি এটা কেটে দেই email blue field source identity এগুলো তো লাগে না এবার দেখি করি এই সাইটেই সমস্যা প্রবলেম করে এই অন্য আরো সাইট দেখি একটা একটা চেক করা তো সমস্যা অনেক সময় লাগবে এটা আমি ওপেন করে ফেলি এখানে তো লিস্ট দেওয়ার সমস্যা লিস্টটা যায় না তো আমি দেখি একটা দেখি আগে চেক করে দেখি এখান থেকে অনলাইনে একটা একটা করে দেখলে অনেক সময় লাগবে দেখি এটা কাজ করে কিনা সাইটটা ওকে আমি এটা দিয়ে দিলাম দেখি এটা বেলেট কিনা সেটা দেখা যাবে ভেরিফাইড ওকে রেজাল্ট ওকে ওকে তার মানে এটা বেলিট এটা সঠিক একটা জিমেল তো এইভাবে একটা একটা করে বের করতে মানে অনেক সময় লাগবে ঠিক আছে এরকম আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি একটা লিস্ট আমরা জমা দিব সেখান থেকে আমরা যেন সবকিছু বের করে ফেলতে পারি তো একটা ওয়েবসাইট মানে একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে US USC bouncer dot com তো আমি এখানে লিখি US U S E bouncer dot com অথবা ইউএসসি বাউন্সার লেখলে হয়ে যাবে দেখেন প্রথম একটা সাইট আছে এখানে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য এখান থেকে আপনারা কপি করে এখানে লগ ইন করবেন আগে সাইন আপ করবেন সাইন আপ যদি না থাকে তাহলে লগ ইন হবে না ওকে সাইটে মেবি আমার সাইন আপ করা আছে আমি সাইন আপটা দেখালাম না আপনার এটা লগ ইন করে ফেলেন তো লগ ইন করে ফেললাম করে ফেলার পরে এটা হচ্ছে ড্যাশবোর্ড আপনি কি সিঙ্গেল ইমেল অ্যাড্রেস দেখতে চান সিঙ্গেল এটা কি ভেরিফাই লিস্ট মানে লিস্ট দেখতে চান ওকে আমরা ই করি এটা কেটে দিয়ে এবার আমরা লিস্টটা এখানে জমা দিই এখান থেকে কপি করে আমি লিস্টটা এখানে দিয়ে দিলাম আমার যে লিস্ট আমি ড্রাইভে রাখছি সেটা তো এবার আমি এখানে স্টার্ট করে দিই স্টার্ট করে ফেলি তো এখানে কতগুলা লিস্ট আছে সবগুলো এখান থেকে আমরা দেখতে পারবো তো আমি তো ছোটটা দেখালাম বড়টা আপনার বড় ফাইল আপলোড করে নেবেন এক দেড়শো এক হাজার দশ হাজার করে রিলাক্সে সাতানব্বই পার্সেন্ট হয়েছে একটু সময় লাগবে আমরা অপেক্ষা করতে থাকি সাতানব্বই পার্সেন্ট আমাদের আরো কিছু সময় লাগবে আমরা অপেক্ষা করি এটা সম্পূর্ণ প্রসেসিং হইতে একটু সময় লাগবে সাতানব্বই পার্সেন্ট আমার আজকে নেট এমনি প্রবলেম তার মধ্যে আরো ঘুরতেছে তো ঘুরতেছেই ওকে এটা আমরা মেবি নিচে একটা আছে দেখি ওকে ডাউনলোড ঠিক আছে অথবা নিচেরটা ডাউনলোড ডাউনলোড করে ফেললাম ডাউনলোড ওকে ডাউনলোড হচ্ছে আপনার দুই জায়গা থেকে ডাউনলোড করে ফেলতে পারেন কোনো সমস্যা নাই ওকে ডাউনলোড হইতেছে এত পার্সেন্ট ওকে ডাউনলোড হয়ে গেছে দেখেন এবার আমি ফাইলটা ওপেন করলাম এই সাইটের লিস্ট অবশ্যই দিতে হবে কি ওকে আমি জুমের চার বক্সে দিয়ে দিলাম ওকে দেখছেন এখানে অনেকগুলো জিমেল বেরিয়েছে মানে জিমেল অ্যাড্রেসের সবকিছু বেরিয়েছে আমি এগুলো জিমেল অ্যাড্রেস রাখি স্ট্যাটাসটা আমার দরকার আর এগুলোর দরকার নেই ঠিক আছে এগুলো সবগুলো আপনি চাইলে কেটে দিতে পারেন আমি কেটে দিই কেটে দিলাম এখানে এগুলো লাগবে না আমার এগুলো আমি সব কেটে দিই কেটে দিলাম এগুলো সব কেটে দিই সবগুলো ফাইল কেটে দিই আপনাদের এই কাজটা দিয়ে সিপি মার্কেটিংটা ভালোভাবে করা যায় এটা সব কাজে লাগে আমাদের যেহেতু মার্কেট প্লেসের সার্ভিসটা দিব আমাদের এত কিছু প্রয়োজন নাই তো এবার দেখেন এখানে ডেলিভারি ডেলিভার বা ডেলিভারি যাই লেখা আসুক না কেন এখানে দেখেন যেটা আন দেওয়া আছে আনডেলিভার এবল বা এটা এবল এগুলা যেগুলা দেওয়া আছে হুম এগুলা হচ্ছে রিয়েল না ঠিক আছে মানে ফেক আর যেগুলো ডেলিভারি দেওয়া আছে ওগুলো হলো আপনার রিয়েল রেজাল্টে এটা আছে তো দেখেন এটা ফেক কিনা এটা দেখার জন্য আমরা যেটা করবো এই সম্পূর্ণটা কপি করে ফেলি সম্পূর্ণ কপি করে আপনি কিন্তু এটাতে একবারই চাইলে করে নিতে পারেন আমরা আপনাদের বোঝানোর সত্ত্বে আমি বারে বারে চেক করে দেখাই ঠিক আছে কপি করলাম কপি করে বা কাট করে ফেলি দরকার নাই আমার এই সাইডে okay cut do not save এটা আমি কপি করে এবার আমরা কিন্তু একটা জায়গায় যেতে পারি আমরা সহজ একটা পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হচ্ছে আমাদের জায়গা আছে হচ্ছে আমরা গুগল থেকে মানে আমাদের ড্রাইভ থেকে মানে এখানে নয়টা ডট আছে এখান থেকে আসলে এখানে দেখেন ড্রাইভ লেখা আছে ড্রাইভে আমরা ক্লিক করব আমার কথা কি ক্লিয়ার তো ড্রাইভ থেকে আমরা এবার যেটা করতে পারি এখান থেকে অ্যাড এ নিউ অথবা নিউ এ ক্লিক করে আপনারা চলে যাবেন গুগল শিট গুগল শিটে আপনারা ক্লিক করতে পারেন কিন্তু বায়াররা যখন কাজ জমা নেবে অবশ্যই অনলাইন শিটে নেবে কিন্তু অনলাইন শিটটা আপনাদের অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে নয় কিন্তু হবে না এটা করে ফেলবেন সবাই ডাউনলোডটা করে ফেলবেন কিভাবে করতে হয় যদি না জানেন সমস্যা আমি দেখাইতেছি তো এটা সবারই থাকে অবশ্য এটা আমি করে ফেললাম এটা আমি পেস্ট করলাম এখানে আমার এখানে কয়টা দেখাইলো আমাকে প্রথম একটা বাদে আর দুইটা মনে হয় সমস্যা দেখাইলো ওকে দেখি এখানে ক্লিক করি দেখেন মাউসটা যখন আমি এখানে রাখছি তখন দেখছেন একটা ছবি আসছে আবার ক্লিক করি দেখেন মাউসটা এখানে রাখার হাতে একটা ছবি আছে দেখছেন একটা আইকন আছে দেখি দ্বিতীয়টা আছে কিনা এটাও আসতেছে এখানে ওই সফটওয়্যারটা কতটুকু কাজ করছে সেটা কিন্তু এখান থেকে দিত যেগুলাতে এগুলো দেখাচ্ছে সেগুলো ডেলিট অথবা আরো পদ্ধতি আছে কোনো সমস্যা নাই ঠিক আছে আরো পদ্ধতি আছে এটা কপি করলাম এটা কপি করি আমরা এখন জিমেলে চলে যাই কাট করে দেই এটা আমরা সেভ করতে চাচ্ছি না ওইভাবে দেখতে পারেন অথবা আপনারা জিমেল থেকেও দেখতে পারেন আমি জিমেলে চলে যাই সেন্ড করার অপশনে গেলে ভ্যালিডগুলা কাজে লাগে না তারপরে যেটা আনেবল দেওয়া আছে ওইটাতে আপনারা নেবেন না ঠিক আছে সবগুলো তো আনেবল দেওয়া থাকে না তো আমি জিমেলে চলে যাই মানে কিছু কিছু ক্ষেত্রে মানে ই হয় আর কি সমস্যাটা হয় সফটওয়্যার গুলো আবার ভালো কাজ করে এরকম সফটওয়্যার অনেক আছে আমি এখানে স্যান্ড মেসেজ করি এখানে সবগুলো পেস্ট করে দিই এবার দেখি ডিসমিস দেখছেন যেগুলো লাল আসছে সেগুলো কেটে দিবেন লালগুলো কেটে দিই তো এইভাবে চেক করে নিতে পারেন তো এইভাবে চেক করে নেওয়া যাতে অথবা নিচের এটা আমি নাম রাখি দেখেন যেটা নাম রাখলে এরকম করে আসে কিন্তু দেখছেন এটার একটু সিস্টেম ভালো এরকম করে কিন্তু দেখতে পারি আমরা এইভাবে দেখতে পারি দেখছেন এগুলো রিয়েল ম্যান রকির মতো দেখা যায় দেখছেন এইভাবে কিন্তু সবগুলো নাম আসতেছে কারণ বেলি হইলে কিন্তু লাল আসতো ক্লিয়ার এটা কিন্তু একটা প্রসেস আপনি চাইলে এইভাবে দশ হাজারও দেখতে পারেন আর যে জিমেলটা সমস্যা ওই জিমেলটা এখান থেকে নামটা কপি করে এইভাবে কপি করে স্কেল শিটে দেয়া ওগুলো পেস্ট করে কিন্তু ডিলিট করে ফেলতে পারে ক্লিয়ার তো এভাবে বের করা যাবে আরো আপনি চাইলে এক্সট্রা আরো অনেক সফটওয়্যার আছে এরকম করে সার্চ করলে পেয়ে যাবেন এখন যেটা আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের যেহেতু ভাইয়ারদের কাজ জমা দিতে হবে অবশ্যই মাইক্রোসফট এক্সেল লাগবে মাইক্রোসফট এক্সেল এর জন্য আপনারা চলে যাবেন যদি কারো কাছে থাকে থাকলো না থাকলে আরো ভালো তো আপনারা চলে যাবেন গেট ইন্টু পিসি নামের একটা সাইট আছে পৃথিবীর যত রকমের সফটওয়্যার আছে সবগুলো আপনারা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন get into PC dot com অথবা গেট পিসি লিখলে আপনারা প্রথম ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখানে চলে যান সমস্যা নাই এখানে যতগুলো মাইক্রোসফট পান সব এখানে আছে দেখি ওয়েবসাইট ওপেন করি এগুলো আমি কেটে দিই ঠিক আছে সবগুলো নিয়ে আমি এলাম আপনারা চাইলে সবগুলোই কাজে লাগাতে পারেন আপনারা কি শীতটা পাইছেন হ্যালো এ আসতেছে না কেন আজকে ব্রাউজিং এর সাইট গুলো সবগুলো এরকম করতেছে সমস্যা আমি তো এটাই চাচ্ছি আচ্ছা। আমি এটাই চাইতেছি এই সাইটটা সিকিউরিটি না আমার ঢুকতে দিয়েছে না সেফটি রেখে দিয়েছে মনে হয় পেয়ে গেছি ঢুকে গেছি মেবি এটা অন্য একটা ট্যাবে চালু করি আমার এখানে মনে হয় কোনো মানে সাইটে যদি কোনো সমস্যা থাকে আমার ঢুকতে দেয় না একটা সফটওয়্যার ই করা আছে লেট নেয় বেশি সময় মেবি দেখি এখানে আসে কিনা আসলে নেট প্রবলেম এটা সাইটের কোনো সমস্যা নাই আপলোড স্পিড আজকে কত দিচ্ছে ফোন দিতে হবে হ্যাঁ, ওকে আসছে দেখেন গেট ইনটু পিসি নামের এই জায়গাটা চলে আসছে এখানে আপনারা লিখতে পারেন এক্সেল মাইক্রোসফট এক্সেল লিখতে পারেন অথবা শুধু এক্সেস এখানে আপনারা সার্চ করবেন সার্চ করবেন কি লেখা মাইক্রোসফট এক্সেল লিখতে পারেন অথবা মানে শুধু এক্সেল লিখতে পারেন তো আমি এক্সেল লিখি এক্সেল এক্সেল লিখলে পেয়ে যাবেন সবগুলোই পেয়ে যাবেন অফলাইন এক্সেল ও অফলাইন কেন মাইক্রোসফট আর লিখতে হবে না দেখছেন এক্সেল এখানে ফুল বয়ে যেতে পারেন অফ নাই এক্সেল এর আপনার যেহেতু এক্সেল লাগবে আপনি চাইলে মাইক্রোসফট লিখলে সবগুলো পেয়ে যাবেন মাইক্রোসফট এক্সেল অথবা অফিসিয়াল এক্সেল যাই লেখেন সবগুলো এখানে লিখলে একদম কম্য প্যাকেজ মানে ফুল প্যাকেজ পেয়ে যাবেন মাইক্রোসফটের যতগুলো আছে সবগুলো একটার ভিতরে একটা এইভাবে করে যাবেন কিভাবে ডাউনলোড করতে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করা তো একটা যে কোনো একটা ইউজ করবেন একটা ভিডিও দেখে এটা করে ফেলেন ডাউনলোড করে বাকি কাজগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা নেক্সট ক্লাসে আমাকে একটু দেখাবেন আপনারা কিছু লিস্ট কালেক্ট করেন হাজার পাঁচ দশ হাজার করে দেখান সবগুলো তো দিয়ে দিলাম ঠিক আছে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন হ্যালো হ্যালো ভাইয়া হ্যাঁ, এটা এটা কালেক্ট করে আবার গুগল শিটে মানে ভালোভাবে সাজাইতে হবো নাকি না শুধু নর্মাল করে সাজালে হয়ে যায় বাইরে এত কিছু চায় না ঠিক আছে শুধুই তো দিব জিমেল ওখানে জিমেল লেখলাম লেখে হয়ে গেল আচ্ছা বায়ার যদি নাম ঠিকানা চাইতো তাহলে এটা বিটিবি লিড হয়ে যেত ঠিক আছে আমরা লিঙ্কডিন থেকে কালেক্ট করতাম ষাটটা ষাটটা থেকে একশো মেল বের করে দিলে মনে করো তোমার নিতে হলো বিশ ডলার ওটা ওটা লিঙ্কডিন লিড জেনারেশন যেটা বলি আমরা ওটা না এটা হচ্ছে শুধু ইমেল লিস্ট ক্লিয়ার হ্যাঁ নাম বের করে দিতে বললো ফোন নাম্বার বের করে দিতে গেলে কি হবে টাকা বেশি কোনো সমস্যা নাই টাকা বেশি দেখা যাবে তখন পাঁচ হাজার দিব তখন দুইশো দিব দুইশো দিব কিন্তু দাম বেশি হবে পঞ্চাশ ডলার সমস্যা আছে বিষয়টা বুঝতে পারছো হ্যাঁ যত লিস্টের সংখ্যা বাড়বে তত আমাদের মানে ডিমান্ড বাড়বে অ্যামাউন্ট বাড়বে তো এখানে আমরা তো বলে দিছি এখানে কি কি বলছি দেখো এখানে বলছি কি এটা হচ্ছে তার নিশ মানে তার যে রিলেটেড বের করতে চায় কি লাগবে তার জিমেল চায় জিমেল আর তো কিছু নাই সিটি আর কি লাগবে একটা আর জিমেল এমএতে তো যখন পাঠাবে সবাইকে একসাথে তখন আমরা জিমেল সেন্ড করি তোর আমি কোনো জিমেল সেন্ড করতেছি এখানে তখন তো আর কারণ নাম নাম মোম লিখতে হয় না আমার তো হাজার হাজার জিমেল পাঠানো দরকার ঠিক আছে তখন এখান থেকে আমরা তো ওটা পাঠাবো মেল চিপের মাধ্যমে ঠিক আছে মেল চিপের মাধ্যমে ওটা জিমেল যখন এখানে পেস্ট করব আমি তখন কিন্তু হাজার হাজার জিমেল হয়ে যাবো এখানে কিন্তু নাম লেখার কোনো অপশন নাই এখানে সাবজেক্ট যেটা লিখবো সবার কাছে চলে যাবে এখানে একটা ভালো একটা লেখা দিয়ে দিব পাঠাই দিব হয়ে যাব ক্লিয়ার এখানে আমাদের অত কিছু লিখতে হবে না জিমেলটা হ্যাঁ। দিতে পারে সিসি দেওয়া আছে তো আনলিমিটেড দিতে পারবো মানে হয়তো হাজার হ্যাঁ। দশেক দিতে পারে পাঁচ হাজার এক হাজার এরকম দিতে পারে তো এটা তো ট্রাই করা হয় না আমরা মেল চিপে করি এখানে হয়তো পঞ্চাশটা একশো দশটি করে যেতে পারে সর্বোচ্চ আমার আইডিয়া নেই এখন তো এই হলো কাজ তো করতে পারবে না সবাই হ্যাঁ পারবো হ্যাঁ সাগর ভাই কই সাগর ভাই হ্যালো সাগর ভাই আজকে চুপচাপ মনে ক্লাস বন্ধ করে মিউট করে আনমিউট মিউট করে মুভি দেখতেছে ওকে ঠিক আছে আমি স্টপ করে চলে যাই